hello friends welcome to extra gyan channel so today i am showing you কিভাবে কালো একটি ছবিকে ফর্সা করে তুলবেন সো শুরু করা যাক প্রথমে ছবিটিকে সিলেক্ট করতে হবে আমি পারফেক্টলি করতেছি না আপনারা একটু ধীরে ধীরে করলে পারফেক্ট হয়ে যাবে হয়ে গেল সো একটু আস্তে আস্তে করলে অবশ্যই আপনাদের ঠিক হয়ে যাবে এটা কোনো সমস্যা না তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াহুড়ো করছি সো আমাদের মার্ক করা শেষ সো এরপরে মার্ক করা হয়ে গেলে কন্ট্রোল যে প্রেস করে এটাকে মার্কস করে নিতে হবে এখন এখান থেকে দেখতে পাচ্ছেন তফাত তফাতটা দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিন আকাশ পাতাল তফাত হয়ে গেছে তো কিছুটা এখানে ছবিটা কিছুটা জ্বলে গেছে এই জলাভাবটা এখন কমায় হলে এখানে দেখতে পাচ্ছেন বাইন্ডিং অপশন এখানে আলট্রা প্রেস করে এটা আলাদা হয়ে যাবে এখানে অপাসিটি সেভেন্টি ফাইভ করে দেবো তাহলেই সব কিছু ঠিক এখানে চোখের কালারটা একটু ঠিক করতে হবে তো চোখের কালারটা ফিট করে নিতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচবার ক্লিক করলেই কালারটা ঠিক হয়ে যাবে এখন আমরা ঠোঁটের কালারটা একটু ঠিক করে দিই এবার দেখে নিন যদিও বা পারফেক্ট হয়নি এই আনপারফেক্ট ছবিটাকে কীভাবে পারফেক্ট করা যায় অন্য কিছুটা আপসা ছাপ আছে এটা আমরা চাইলে একটু মুছে দিতে পারি চলুন ছবিটাকে বাকিটা পারফেকশন করে ফেলি এখন আপনারা দেখুন ছবিটা এটা কেমন আগেরটা কেমন তো এখন আমি এখানে আগের ছবিটাও আনছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটি ছবি অনেকটা ডিফারেন্স চলে এসেছে তো এখন থেকে আপনারা নিশ্চয়ই করতে পারবেন একটি অপরিষ্কার ছবিকে কীভাবে পরিষ্কার করা যায় তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন ধন্যবাদ আপনাদেরকে